অনলাইন ম্যাক্স প্রডিউসারে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সো আপনারা অনলাইন থেকে অনেকেই টাকা ইনকাম করে থাকেন এমনকি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা আর্নিং করেন অথচ আপনারা পেমেন্টটা আপনাদের হাতে পান না তো কি করে আপনাদের পেমেন্ট আপনাদের টাকা হাতে পাবেন সেই প্রসেসটি এই ভিডিও জুড়ে থাকতেছে সো বন্ধুরা আপনারা কীভাবে প্রপারলি বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলতে পারবেন সবগুলো প্রসেস এই ভিডিওর মধ্যে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখার চেষ্টা করবেন তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে যেটি বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই রিলেটেড সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অ্যাট ফার্স্ট আপনাদের যেটি করতে হবে আপনারা প্রথমত একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি আমার ব্রাউজারটি সিলেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারটি সিলেক্ট করছি তো এখানে গিয়ে সার্চ করবেন এখানে লিখবেন পেপাল ডট কম সিওয়াই এটি লিখে সার্চ করার পর এখানে দেখতে পারবেন আপনারা এই এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে অ্যাকসেপ্ট করে দিবেন তো এখানে আমি ডেস্কটপ মুভ করে নিছি আপনাদের বোঝার ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গা এখানে আপ দেখতে পাচ্ছেন এখানে আপ এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে সিঙ্গাপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এমন ইন্টারফেস চলে আসবে জাস্ট একটু ওয়েট করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি সিস্টেম রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি পার্সোনাল আর একটা আছে বিজনেস সো বন্ধুরা এখানে আপনারা বিজনেসে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিবেন এখানে কন্টিনিউ করে দিবেন এখানে কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এরকমটি ইন্টারফেস চলে আসবে তো এখন আপনাদেরকে যেটি করতে হবে এখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা পেপাল অ্যাকাউন্ট খুলবেন তো আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি সো বন্ধুরা আপনারা এখানে জিমেল আইডি বসে নেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন আট থেকে বিশ ক্যারেক্টারের তো এখানে আপনাদের উল্লেখ করা আছে an offer and lawyer letter এই স্যাম্পল নাম্বার এমনকি স্যাম্পল যে কোনো একটা দিবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা প্রথমত কি করবেন আপনারা নাম্বার দিবেন বরফের এম আমি দিয়ে নিচ্ছি একটি স্যাম্পল এখানে দেখতে পাচ্ছেন তো দেওয়ার পর এখানে কিছু সংখ্যা দিবেন তো এখানে সবগুলো ঠিক করা হয়ে গেছে অ্যাট দ্য রেট চিহ্ন বা যে কোনো একটা ক্যাপচার দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো আমি ফিল আপ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম দেন এই ফর্মটি অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে তো আমি আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফার্স্ট টাইম দিবেন এখানে লাস্ট টাইম অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন ভোটার আইডি নয়তো পাসপোর্ট আপনারা এখানে বিজনেস নেমে আপনাদের নাম দিতে পারেন আপনারা চাইলে যে কোনো একটি নাম দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এখানে এসে অবশ্যই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন এখানে যেহেতু বাংলাদেশ থেকে আপনাদের ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন তো এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে বাংলাদেশটা সার্চ করে নেবেন তো এইভাবে আপনারা সার্চ করবেন বাংলাদেশ কোথায় আছে সেখান থেকে খুঁজে খুঁজে টেনে টুনে বের করবে তো আমি এখন বাইর করে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম দেন এখানে অবশ্যই আপনাদেরকে ফোন নাম্বার দিতে হবে আপনাদের জিরো ওয়ান সো বন্ধুরা এখানে আপনাদের ফোন নাম্বার দেওয়ার পর এখানে অবশ্যই আপনাদেরকে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদের থানা গ্রাম জেলা পোস্ট অফিস যদি না থাকে এখানে দ্বিতীয় লাইনে দিতে পারেন এখানে পোস্টাল কোড দিবেন এখানে আপনারা সিটি টাউন ভিলেজ মানে আপনারা কোথায় থাকেন সেটি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তার নামটি এখানে উল্লেখ করে দিবেন তো এখন আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড্রেসটি ফুললি দিয়ে দিছি মোস্তফি ফকরির তোকে লালমিয়াট মানে আমার গ্রাম মোস্তফি পুকুরিতে হচ্ছে পোস্ট অফিস আর সদর থানা জেলা উপজেলা লালনেহাট সো বন্ধুরা এখানে সেকেন্ড ফাঁকা রয়েছে মানে সেকেন্ড লাইন এখানে পোস্টাল কোড অবশ্যই বসাবেন আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী সিটি আমার লাল নেহাট এখানে স্কুল দেখতে পাচ্ছেন এখানে যে মার্ক দিতে হবে এখানে অবশ্যই টিক মার্ক দিতে হবে তো টিক মার্ক দেওয়ার পর আপনারা এখানে এসে এখানে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে সব কিছু কন্টিনিউ করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এমনটি চলে আসবে জাস্ট একটু ওয়েট করবেন সো বন্ধুরা এখানে আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে এখানে ডিস্টার্ব ইউর বিজনেস মানে আপনারা কোন কোয়ালিটিতে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে যেহেতু ইন্ডিভিজুয়াল দিতে হবে আপনারা চাইলে যে কোনো একটা প্রোডাক্ট যেমন কম্পিউটার সফটওয়্যার স্টোর মানে আপনার যেখান থেকে ইনকামের সোর্স রয়েছে বিজনেস স্ট্রবেরি সুলস মানে আর কি এই ধরনের দিবেন সমস্যা নেই আপনারা যেটা ইচ্ছে আপনারা এখানে চাইলে আপনারা দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই এখানে পিপল অ্যাকাউন্ট মানে ক্রিয়েটার নেম অবশ্যই আপনার এগারো ডিজিটাল হতে হবে তো আমি দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর যদি চান তো এটি দিতে পারেন এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ তো আপনাদের অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি আমার ডেট অফ বার্থ ডেট তিন মান্থ হচ্ছে ফেব্রুয়ারি আর এখানে ইয়ার অবশ্যই দিবেন এখানে সাইফার্স রয়েছে সমস্যা নেই এটা এটাই থাকবে তো এখানে স্কুল ডাউন করে দেখতে পাচ্ছেন phone number SIM phone number দিবেন সিম ফোন নাম্বার দেওয়ার পর আপনারা এখানে সাবমিটই ক্লিক করে দিবেন তো এখানে সাবমিটে ক্লিক করে দিয়ে দিবেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে ঠিক এমন ইন্টারভিউ চলে আসবে তো এখানে কি করবেন আপনারা দিলে দিতে পারেন সার্ভিস না দিলে কোনো সমস্যা নাই আপনারা দিয়ে দিতে পারেন তো এখন আপনাদের কাজ হচ্ছে এখানে ওকে ক্লিক করে দেবেন সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে মেক এ প্রাইমারি এখানে ক্লিক করে দিবেন যেহেতু ইউএসডি আই মিন ডলারে কনভার্ট করবেন আপনাদের পেপাল সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে অ্যামাউন্টটি লোডিং নেবে জাস্ট একটু ওয়েট করবেন সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেয়েকে ইউস মানে ইউএসডি এখানে আপনারা ক্লিক করে দিবেন আবারও তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কনভার্ট হয়ে গেছে US dollar is primary currency ওকেতে ক্লিক করে দিবেন তো ইউএসডি ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইউএসডি হয়ে গেছে তো এখন আপনাদের কি কাজ তো এখন আপনাদের আপাতত কোনো কাজ নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে সাধারণত আপনারা আপনাদের ফেল অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদের যেটি করতে হবে আপনাদের জিমেল আইডিতে চলে যেতে হবে তো জিমেল আইডিতে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনারা আপনাদের পেপাল অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য আপনাদের একটা ইমেল আসবে তো সেই ইমেলটা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে confirm your email to use your account তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ইমেলটা কনফার্ম করে নিতে বলছে তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা পেপাল অ্যাকাউন্ট খুলেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি এখন আমি এটায় ক্লিক করে কনফার্ম করে নিব তো এখন আমি কনফার্মে ক্লিক করে দিলাম জাস্ট একটু লোডিং নেবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেপার লেখানটি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো আমি ইমেলটি দ্বারা কনফার্ম করে নিলাম আরও অনেক সিস্টেম আছে তো এই সিস্টেমগুলো আপনাদেরকে নেক্সটে দেখাবো সো বন্ধুরা এখান থেকে আপনারা এখন অনলাইনে হাজার হাজার টাকা চাইলে লাখ লাখ টাকা এমনকি কুড়ি কোটি টাকা ইনকাম করে নিতে পারবেন আপনাদের পেপাল অ্যাকাউন্টে সো বন্ধুরা এই হচ্ছে আপনাদের পেপাল অ্যাকাউন্ট প্রপারলি আপনাদের বাংলাদেশ থেকে কি করে খুলতে হয় বন্ধুরা নেক্সটে আমি আপনাদেরকে এই পেপাল অ্যাকাউন্ট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট কোশ্চিন আশা করি আপনারা কোন রিলেটেড এই পেপাল অ্যাকাউন্ট সম্পর্কে অথবা আদার্স যে কোনো প্রশ্ন সম্পর্কে জানতে চান অবশ্যই আপনাদের মতামত আশা করব সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আর নেক্সটে কোন ক্যাটাগরি হলো ভিডিও জান অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা রয়েছে ওখানে আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন ম্যাক্স পজিটিভ চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম